নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মৎস্য অবতার আপনাদেরকে স্বাগতম মৎস্য অবতার ইউটিউব চ্যানেলে পরমেশ্বরের কৃপায় আশা করি সকলেই ভালোই আছেন এলাম নতুন ভিডিও নিয়ে ভেবে দেখলাম মানবজাতির চিরশাশ্বত সংবিধান পরমপবিত্র বেদ নিয়ে হিন্দুসহ অনেকেরই ভ্রান্ত তুচ্ছ ও হেয় ধারণা রয়েছে এ সকল ধারণা থেকে চিরমুক্তির জন্য মৎস্য অবতার ইউটিউব চ্যানেলে এখন থেকে পরম পবিত্র বেদ সম্পর্কে বিভিন্ন সচেতনমূলক বিষয় উপস্থাপন করা হবে বিষয়গুলো খুবই ইনফরমেটিভ হবে পরম পবিত্র বেদ মানব জাতির চিরশাশ্বত সংবিধান পর্ব এক এই সিরিজের আজকের এই ধারাবাহিক পর্বে থাকছে বেদ কি এই সম্পর্কে ভারতীয় বিভিন্ন মনীষীদের উক্তি দয়া করে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন আপনি যদি হন চ্যানেলের নতুন দর্শক সাবস্ক্রাইব করতে তবে ভিডিওটি হবে চিত্তাকর্ষক অবশ্যই ভিডিওটির ডান দিকে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে চেপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একই সাথে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনে চেপে আমাদের সাথে যুক্ত থাকুন কেননা নতুন নতুন টাটকা ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন তাহলে দেরি নয় শুরু হোক আজকের ভিডিওটি অবতার আপনারা দেখছেন মৎস্য অবতার অসত্য প্রতারণা ও মিথ্যার বিরুদ্ধে একটি প্রতিবাদী চ্যানেল মৎস্য অবতার প্রিয় দর্শকবৃন্দ আপনারা জানেন যে মানবজাতির চিরশাশ্বত সংবিধান এই পরম পবিত্র বেদ কেবল হিন্দুদেরই ধর্মগ্রন্থ কিন্তু আজকের এই ভিডিওটি দেখলে আপনার সম্পূর্ণ ধারণাটি পাল্টে যাবে বেদ যে সর্বকালের সমগ্র মানব জাতির চিরশাশ্বত সংবিধান তা বুঝতে পারবেন দয়া করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন যন্ত্র অর্থাৎ মেশিন ক্রয় করলে সংশ্লিষ্ট উৎপাদক প্রতিষ্ঠান বা কোম্পানি কিভাবে যন্ত্রটি চালাতে হবে তার জন্য সাথে যেমন ম্যানুয়াল গাইড দিয়ে থাকেন তেমনই বেদ হচ্ছে এই সৃষ্টি জগতের ম্যানুয়াল গাইড যার সাহায্যে স্রষ্টা এই বিশ্বজগৎ পরিচালনা করেন আর এই বিশ্বজগতের চিরশাশ্বত ম্যানুয়াল গাইড এবং একই সাথে সমগ্র মানবজাতির চিরশাশ্বত সংবিধান হচ্ছে পরম পবিত্র বেদ আমরা দেখতে পাই বহুতল ভবন বা আকাশচম্বী অট্টালিকা বা স্কাই স্ক্রেপার হাউস তৈরি করতে কিংবা সুদীর্ঘ সেতু বা কোনো দীর্ঘমেয়াদী কাঠামো তৈরি করতে কত মানসিক বা শারীরিক কসরত তথা জটিল পরিকল্পনা বা কমপ্লেক্স প্ল্যান করতে হয় মানুষকে আর বিশ্বস্রষ্টা তথা পরমেশ্বর পরম ব্রহ্ম যিনি এই জটিল মহাবিশ্ব সৃজন করেছেন সৃজন করেছেন চুরাশি লক্ষ প্রজাতির জীবশরীর তার মধ্যে আছে কত জটিল জটিল সব পরিচালনা পদ্ধতি তিনি কি কোনো পরিকল্পনা অর্থাৎ প্ল্যান ছাড়াই এই মহাবিশ্ব সৃজন করেছেন না করেননি তবে তার সেই পরিকল্পনা অর্থাৎ প্ল্যান বা অর্থাৎ জ্ঞান আমরা কোথায় পাবো হ্যাঁ সেটা পাবো আমরা পরম পবিত্র বেদে পরম পবিত্র বেদেই রয়েছে তার সেই কর্ম পরিকল্পনা বা ওয়ার্ক প্ল্যান আজ আমরা যতদূর বিজ্ঞানের উন্নতি সাধন করেছি এই অতি উন্নত বিজ্ঞানের অর্থাৎ আল্ট্রা মডার্ন সায়েন্সের যুগে জড়বিজ্ঞান অর্থাৎ ম্যাটেরিয়াল সায়েন্স যে সকল সত্য উন্মোচন করে মানব সমাজের বড় উপকার সাধন করেছে তার জন্য সত্যিই জড়বিজ্ঞানের নিকট আমরা চিরকৃতজ্ঞ কিন্তু মজার বিষয় হচ্ছে জড়বিজ্ঞানের এ সকল আবিষ্কারের বহু পূর্বেই মানবজাতির চিরশাশ্বত সংবিধান পরম পবিত্র বেদে তার উল্লেখ পাই কারণ পূর্বেই বলেছি যে বেদ হচ্ছে সৃষ্টির ম্যানুয়াল গাইড এবং তার সাথে এক বিরাট পরিকল্পনা ও সংবিধানও বটে তাই সৃষ্টির পূর্বেই স্রষ্টার এই বেদ অর্থাৎ জ্ঞানরূপ পরিকল্পনা বা ম্যানুয়াল গাইড দিয়েই মহাবিশ্ব তথা প্রত্যেক পদার্থ ও তা হোক অণু পরমাণু থেকে সুবিশাল মহাবিশ্ব সৃজন তা তিনি করেছেন যেহেতু সৃষ্টি এবং ধ্বংস পরস্পর যুগপথ হয়ে চলেছে তাই সৃষ্টি ধ্বংস আপাত অনাদি অর্থাৎ চিরকাল ধরেই চলে আসছে এক সৃষ্টি ধ্বংস হওয়ার পর যখন পরবর্তী সৃষ্টি আসে তখনও পূর্বের ন্যায় নতুন সৃষ্টি হয়ে থাকে এখানেই পরমেশ্বরের পরিকল্পনা স্বরূপ এই বেদের চরম সার্থকতা যা অন্য সকল গ্রন্থ থেকে তা হোক পবিত্র কোরআন বাইবেল ত্রিপিত্রক বা অন্য যে কোনো ধর্মগ্রন্থ সকলের থেকে এখানে পবিত্র বেদের পার্থক্য সূচিত হয় আধুনিক জড়বিজ্ঞানও বলছে নক্ষত্র আদির সৃষ্টি বা ধ্বংসের সেই একই কথা কিভাবে তা গহ্বর বা ব্ল্যাক হোল শ্বেত বামন অর্থাৎ হোয়াইট জোয়ার কৃষ্ণ বামন ব্ল্যাক ড্রপ সুপারনোভা হয়ে ধ্বংস হয়ে চলেছে মহাকাশে আবার ধুলিকণা গ্যাসীয় মেঘ থেকে নক্ষত্রের সৃজন হয়ে চলেছে এ সকল কিছু মহান স্থপতিদের অর্থাৎ আর্কিটেক্টস বা প্রকৌশলীদের ন্যায় পরমেশ্বরও তার পরিকল্পনা বেদ অর্থাৎ জ্ঞানরূপ পরিকল্পনা অনুসারে করে থাকেন এই যে মহাবিশ্ব সৃষ্টির জ্ঞান তাও বেদেই উল্লেখ আছে এটাই আধুনিক বিজ্ঞানের যুগে পরম পবিত্র বেদের চিরস্থায়ী মজেজা অদ্ভুত মজেজাও বলতে পারেন এ তো গেল কেবল সৃষ্টিতত্ত্ব বিষয়ক কথা তাছাড়াও বেদে রয়েছে সভ্যতার উন্নতির সব রকম উপাদান এমন কোনো দিক নেই যে দিকে বেদের বিচরণ নেই জ্যোতিষবিদ্যা থেকে শুরু করে শল্য চিকিৎসা সার্জারি ভ্রূণতত্ত্ববিদ্যা কৃষিকাজের যন্ত্র আবিষ্কার এই যেমন ঘটিচক্র গণিতবিদ্যা জ্যামিতি সবরই যেন সাক্ষাৎ মেলে এই পরম পবিত্র বেদে তাই একদিকে যেমন ভারতীয় গণ্যমান্যজন তথা মনীষীগণ কর্তৃক যেরূপ বেদের প্রশংসা হয়েছে তেমনি পাশ্চাত্য জগৎবাসী তথা মনীষীগণও সে প্রশংসা ও গুণকীর্তন করা হতে বিরত থাকেননি কেননা এটা স্বতসিদ্ধ বেদের প্রশংসা না করে কেউ থাকতে পারবেন না যদি তিনি প্রকৃত জ্ঞানী বা বিজ্ঞানী হয়ে থাকেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নিই ভারতীয় বিখ্যাত ব্যক্তিবর্গ বেদ সম্পর্কে কি বলছেন ভারতীয় বিখ্যাত ব্যক্তিবর্গ কর্তৃক বেদ পরিচয় নাম্বার এক আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন এর প্রতিষ্ঠাতা আচার্য ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত বলেছেন তার শ্রী ঈশোপনিষদ দ্বিতীয় সংস্করণ ভূমিকা পৃষ্ঠা সংখ্যা একে এভাবে যে বেদ শব্দটির মৌলিক অর্থ বিভিন্নভাবে বিশ্লেষণ করা হয়েছে কিন্তু তার চরম উদ্দেশ্য এক বেদ শব্দটির অর্থ হচ্ছে জ্ঞান নাম্বার দুই এবার আমরা দেখব আশুতোষ কলেজ ও কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমর কুমার চট্টোপাধ্যায় তিনি বেদ বেদান্ত উত্তরখণ্ড বেদ বিচিন্তন প্রসঙ্গ বৈদিক বাংলাময় প্রবাহে শ্রী মহানামব্রত পৃষ্ঠা সংখ্যা আটে এই বেদ সম্পর্কে কি বলেছেন তিনি বলেছেন বেদ এই শব্দটির বুৎপত্তিগত অর্থ হচ্ছে জ্ঞান জ্ঞান অনন্ত বলে বেদ অনন্ত অনন্ত বই বেদাহা নাম্বার তিন এছাড়াও বেদান্ত প্রবেশ গ্রন্থের প্রণেতা শ্রী রামপদ চট্টোপাধ্যায় বেদান্ত বিদ্যান্ন তিনি তার গ্রন্থ বেদান্ত প্রবেশ অর্থাৎ ব্রহ্মসূত্র ও শ্রীমদ্ ভাগবতের ভূমিকা পৃষ্ঠা সংখ্যা দশ ও দুশো ষাট তিনি এখানে বলেছেন বেদ শব্দ বিদ ধাতু হইতে নিষ্পন্ন উহার বুৎপত্তি অর্থ জানা বা অনুভূতির বিষয় হওয়া অথবা অনুভূতি বেদন নিবেদন উভয় বিদ্ধাতু হইতে নিষ্পন্ন বেদন শব্দের অর্থ জানা নিবেদন শব্দের অর্থ জানানো বেদ শব্দ এই উভয় অর্থকেই লক্ষ্য করে সুতরাং ইহার অর্থ একদিকে জানা বা পরম তত্ত্বের অনুভূতি অন্যদিকে জানানো বা অনুভূতি জাগানো নাম্বার চার এবার জেনে নি বেদের একজন অনুবাদক শ্রী মতিলাল দাসজি তিনি তার গ্রন্থ ঋগ্বেদ বেদতত্ত্ব পৃষ্ঠা সংখ্যা একে কি বলেছেন তিনি বলেছেন বেদ শব্দটি সংস্কৃত বিদ্ধাতু ধাতু হইতে উৎপন্ন ইহার অর্থ জ্ঞান ইংরেজি উইট শব্দ এই বিদ্ধাতুর ধাতুর রূপান্তর জ্ঞান লাভের দুই উপায় বুদ্ধি ও বোধি বুদ্ধি দিয়া আমরা সমস্ত জানিতে পারি না পরমার্থ জ্ঞানের জন্য চাই বোধি এবার নাম্বার পাঁচ এছাড়া ভারতীয় আর্য সাহিত্যের ইতিহাস গ্রন্থের প্রখ্যাত লেখক ও সাহিত্যিক ডক্টর সুকুমার সেন তার উক্ত গ্রন্থের পৃষ্ঠা সংখ্যা দশে লিখেছেন যে ঋগ্বেদ নামের মধ্যে ঋগ শব্দের অর্থ অর্চনা শ্লোক আর বেদ শব্দের অর্থ প্রাচীন পরম্পরাগত জ্ঞান ভাণ্ডার বিদ্যা ও বেদ দুই বিদ্যা তৈতে উৎপন্ন কিন্তু শব্দ দুটির অর্থ ঠিক এক নয় বিদ্যা মানে যে জ্ঞান ব্যক্তি চেষ্টার দ্বারা অধিগত আর বেদ মানে পূর্বাগত জ্ঞান রাশি নাম্বার ছয় এবার আমরা দেখব ভারত সেবাশ্রম সংঘ বা প্রণব মঠের একজন বিখ্যাত সন্ন্যাসী তথা পরম পবিত্র বেদসার সংগ্রহ গ্রন্থের প্রকাশক স্বামী সরস্বতানন্দজি তিনি তার বেদসার সংগ্রহ গ্রন্থে কি বলেছেন তিনি বলেছেন বেদ মানে হলো জ্ঞান শাস্ত্রের মূল স্বরূপ হলো বেদ বিষ্ণু পুরাণের কথা সৃষ্টিকর্তার মুখনিসৃত বাক্যই হলো বেদ বেদের আরেকটি নাম হলো শ্রুতি নাম্বার সাত হিন্দু শাস্ত্র পরিচয় গ্রন্থের গ্রন্থকার স্বামী অরুণানন্দ পৃষ্ঠা সংখ্যা তিনে তিনি বলেন বেদ শব্দটি বিদ ধাতু হইতে নিষ্পন্ন বিদ ধাতুর অর্থ জানা সেজন্য বেদ শব্দের ধাতুগত অর্থ জ্ঞান বা বিদ্যা বিদ্যা দুই প্রকার পড়া ও অপরাধ বিদ্যা তোর চারি প্রকার অর্থ হয় বেত্তি বেদ বিদ জ্ঞানে বিনতে বিদ বিচারণে বিদ্যতে বিদ সত্তায়াং লাভে বিন্দতি বিন্দতে বঙ্গীয় শব্দকোষ এই চারি প্রকার অর্থ হইতেছে জানা বিচার করা অবস্থান করা ও লাভ করা যাহা পাঠ করিলে মানুষ সত্য বিদ্যা জানিতে পারে সত্য অসত্যের বিচার করিতে পারে প্রকৃত বিদ্যান হইতে পারে এবং প্রকৃত শান্তি ও আনন্দ লাভ করিতে পারে তাহার নাম বেদ বেদ শব্দের দুই অর্থ মুখ্য ও গৌণ ইহার মুখ্য অর্থ জ্ঞান রাশি আর গৌণ অর্থ শব্দ রাশি বৈদিক জ্ঞান রাশি বা ভাবরাশি আত্মপ্রকাশ করে বৈদিক শব্দ রাশি বা ভাষার সাহায্যে বেদ গ্রন্থে বৈদিক শব্দ রাশির স্থান যে সেজন্য বেদ গ্রন্থকেও বেদ বলা যায় এবং এই পবিত্র গ্রন্থ হিন্দুর পূজ্য বেদগ্রন্থ শব্দব্রহ্ম ইহার তাৎপর্য বেদগ্রন্থ অনন্ত পুরুষ বড় ব্রহ্মের বাঙ্গময়ী মূর্তি নাম্বার আট বেদ ও বৈদিক সমাজ গ্রন্থের প্রণেতা ভবেশ রায় তার উক্ত গ্রন্থে লিখেছেন পৃষ্ঠা সংখ্যা দুইয়ে যে বেদ শব্দের অর্থ জ্ঞান তথা পরম জ্ঞান বেদ শব্দটি এসেছে বিদ্যাতু থেকে বীজযোগ অচ সমান সমান বেদ শব্দ নিষ্পন্ন প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ অর্থাৎ পরোক্ষ সংযোগ বা চেনা জানা দিয়ে আমরা যে জ্ঞান অর্জন করি তা হলো পার্থিব জ্ঞান চক্ষু কর্ণ নাসিকা জিব্বা ত্বক এই পাঁচটি ইন্দ্রিয়ের সাহায্যে আমরা যথাক্রমে রূপ শব্দ গন্ধ রস ও স্পর্শের যে জ্ঞান অর্জন করি তার নাম ইন্দ্রিয়জ জ্ঞান এ ধরনের ইন্দ্রিয়জ জ্ঞান বা প্রত্যক্ষ প্রমাণ আমাদেরকে অতি ইন্দ্রিয় জ্ঞান দান করতে পারে না নয়ন শ্রবণ কর্ণ প্রভৃতি ইন্দ্রিয় ও মানবের বাক্য মন যে রাজ্যে প্রবেশ করতে পারে না সে অতি ইন্দ্রিয় পরম জ্ঞান আমরা বেদ থেকেই প্রাপ্ত হয়ে থাকি তাই মহামণি যাজ্ঞবল্ক বলেছেন যাজ্ঞবল্ক সংহিতায় যে প্রত্যক্ষেন অনুমিত্যা বা যস্তু উপায় ন বিদ্যতে এনং বিন্দতি বেদেন তসমাৎ বেদস্য বেদতা অর্থাৎ প্রত্যক্ষ বা অনুমানের দ্বারা যে জ্ঞান করারও মানে লাভ করারও কোনো উপায় নেই সেই অতি ইন্দ্রিয় জ্ঞান বেদ থেকে লাভ করা যায় তার জন্যই এই ধর্মগ্রন্থকে বেদ বলে এবার নাম্বার নয় বিখ্যাত বেদ ভাষ্যকার শ্রী দুর্গাদাস লাহিরি মশাই তার ঋগ্বেদের প্রথম খণ্ডের ভূমিকায় লিখেছেন পৃষ্ঠা সংখ্যা দুইতে যে কতজনে কতভাবেই বেদের পরিচয় দিয়া থাকেন কিন্তু বেদ কি ধাতু অর্থের অনুসরণ করিলে জ্ঞানমূলক বিদ্ধাতু হইতে বেদ শব্দের উৎপত্তি উপলব্ধি হয় বিদ্ধাতুর অর্থ জানা জানা বলিলেই কি জানা ভাব আসে জানা ধর্ম জানা অধর্ম জানা জানা সত্য জানা অসত্য জানা স্বরূপ জানা ফলত যাহার দ্বারা ধর্ম অধর্মের সত্য অসত্যের জ্ঞান লাভ হয় অর্থাৎ যাহার দ্বারা স্বরূপ জানা যায় এক কথায় যাহার দ্বারা ঐহিক ও পারিত্রিক সর্ববিধ জ্ঞানের অধিকারী হওয়া যায় তাহাই বেদ নাম্বার দশ বিখ্যাত বেদ ভাষ্যকার সায়নাচার্য তার ঐতেরও ব্রাহ্মণের ভাষ্য ভূমিকায় লিখেছেন যে বেদ শব্দের অর্থাৎ বিদ ধাতু ঘয় প্রত্যয়ে অর্থ জ্ঞান লৌকিক বা সাধারণ জ্ঞান নয় প্রত্যক্ষ অনুমতির ঊর্ধ্বে উঠে পরম জ্ঞান ইষ্টপ্রাপ্তি অনিষ্ট পরিহারের অলৌকিক উপায় ইষ্টপ্রাপ্তি অনিষ্ট পরিহারয় লৌকিকম উপায়ং য গ্রন্থ বেদয়তি সবেদাহ ঐতিহ্য ব্রাহ্মণ ভাষ্য ভূমিকা সায়নাচার্য তো প্রিয় দর্শকবৃন্দ আজকের পর্বে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন সকলের উপর শান্তি বর্ষিত ওং শান্তি ওং শান্তি ওম শান্তি নমস্কার ধন্যবাদ সবাইকে